মর্নিং আজকে সকালের দিনটা এখান থেকে ছাদ থেকে শুরু করছি বেশ ঠান্ডা এখানে ঠিক আছে বেশ ঠান্ডা আর পিছনে একদম বড় পাহাড় সব কিছু আর ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠে গেছিলাম পাঁচটা নাগাদই কিন্তু একটু ফ্রেশ হলাম একটু বসলাম তারপরে ছাদের দিকে এলাম আর বাকিরা সবাই নিচে রেডি হচ্ছে তো দূর দূর পর্যন্ত শুধু পাহাড় পিছনে ওখানে পাহাড় আছে দেখো দেখতে পাচ্ছ তো আমরা ছটা নাগাদ বেরোবো হয়েছি গুরুদম্বরের জন্য ঘড়িতে এখন বাজে সাড়ে সাড়ে পাঁচটা পঁয়ত্রিশ আর আমরা একটু চা খাবো ছাদে গেছিলাম ছাদ থেকে এলাম এসে বেশ একদম ঠান্ডা চিল ওয়েদার দুই তিন হবে মেবি বেশ ভালো ঠান্ডা চলো চলে এসেছি আমি নিচে আর গাড়িও স্টার্ট দিয়েছি কোল স্টার্ট হয়ে গেছে একবারই ঘড়িতে এখন ছটা পাঁচ কি ছটা ছয় এরকম আমরা এখন বেরোবো ওরাও নিচে চলে আসছে বেশ ঠান্ডা হয়ে যাবে বাইরে চিল আমি একদম পরে নিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত যা শুধু বেরোনোর অপেক্ষায় কালিপে আছি আমরা এখন এখন একটু জল নেওয়ার চিন্তা ভাবনা করছি কারণ একটু জল খাওয়াটা দরকার ওই জন্য একটু দাঁড়িয়ে জল টল নিয়ে নিচ্ছি তিসির পিছনে নেমেছে জল নেওয়ার জন্য আর বাকিটা পথও আমরা এগোচ্ছি এরকমই ভালোই ঠান্ডা আপাতত বারো হাজার দুশো ফুটে আছি কিছুটা এগোনোর পর আরও গেন করবে ব্যাস এরকমভাবেই চলছে আপাতত অনেকটা চলে এসছি প্রায় কতটা ম্যাপ তো লাগানো নেই যে কারণে বুঝতে পারছি না আর কতটা বাকি তবে বেশ ঠান্ডার বেশ অ্যালটিটিউড গেন করেছি তেরো চোদ্দো হাজারে তো রয়েছি হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড তো যা ভিডিও করছি সব মোবাইলেই তো প্লিজ লাইক করে দিও ভিডিওটা এরকম ভাঙাচোরা রাস্তা পুরোটাই আর দুর্দান্ত এরকমভাবেই যাচ্ছি আমি তো ফুল স্যাডলিং করে যাচ্ছি কারণ বসে গেলে ঝাঁকুনিতে আরও অস্বস্তিকর লাগছে তো এভাবেই যাচ্ছি সেফ জার্নি তো এখন আমরা আছি ফিফটিন থাউজেন্ড ক্যাফের এখানে চলে এসেছি হালকা পাতলা কফি খাবো কফি খেয়ে আবার বেরিয়ে পড়বো দেখা যাক চালিয়ে welcome to fifteen thousand cafe এখানে পারমিট চেক করালাম পারমিট চেক করিয়ে বেরিয়ে পড়বো হালকা পাতলা কিছু খেয়ে নেবো কারণ সকালবেলা সেরকম কিছু খেয়ে আসিনি আর খালি পেটে যেতেও চাই না সো সেই কারণে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কান মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে জাস্ট ভিডিওটা করার জন্য খুললাম সব বেরোনোর জন্য এখন রেডি সব পরে নিচ্ছি হাওয়া চলছে এখান থেকে আর আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো লাগবে বললো আরামসে পরে নাকি আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে তোর সঙ্গে জুড়ে থাকবো আর দারুণ মজা হচ্ছে দারুণ ঠান্ডা প্রচণ্ড শোষো হাওয়া মারছে যেটা বললাম তোমাদের একটু আগেই এখন ডাইরেক্ট চলে যাও চলো লেটস গো পাহাড়ই আর পাহাড় আমার তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একটা আলাদা রকমের একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে আর এক্সাইটমেন্টও সেরকম দেখো এই পাহাড়টা আলাদাই তবে রাস্তার মজা নিতে নিতে যাওয়ার একটা ব্যাপার আলাদা আছে যাই বলো ও গুরু দেখো এইগুলো দেখার জন্যই তো আশা আর এইদিকটায় পুরো লাল লাল পাথর দেখছো আর শুধু ওইদিকের বড় পাহাড় দেখলে হবে না এদিকের এই লাল লাল পাথরগুলোও দেখতে হবে পুরো লাল লাল হয়ে আছে পুরো পাহাড়টা এরকম বরফ পেলে একটু না খেলা করে পারা যায় তো যাওয়ার পথেই আমরা এরকম বরফ দেখতে পাওয়া একটু বরফ ছোড়াছুড়ি করে বেশ আনন্দেই এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্য গুরুদম্বারের দিকে বা রাস্তাটা এই রাস্তাটা যদি ভাঙা থাকতো আরও মজা হতো এখন তো ঠিক করে দিয়েছে কারণ অনেকেই যাচ্ছে বাট এই রাস্তাটা যদি ভাঙা থাকতো ওই কিছু কিছু জায়গায় যেমন ভাঙা পুরো দাঁড়িয়ে চালাতে হচ্ছে ওই ফিল্ডটা আলাদাই আমি তো ওই ফিল্ড নিচ্ছি মাঝে মাঝে এখানে দাঁড়িয়েও জাস্ট অসাধারণ ভারতের কোন প্রান্তে চলে এলাম হ্যাঁ যেখানে কোনো মানুষ নেই কিছু নেই শুধু নুড়ি কাকড় আর আই থিঙ্ক দূরে ওইখানে ওটা পাভেলদা দাঁড়িয়ে আছে আর ডান দিকের এই রাস্তাটা ধরে হয়তো গুরুদম্বারার এক হ্যাঁ, হ্যাঁ ডান দিকের ওই রাস্তাটা ধরে উপরে উঠে যেতে হবে আর চুমু ফাইসা তোমরা লাস্টের এই ল্যাপটুকু উঠবো এইটুকু ওটা তাই হচ্ছে মুশকিল সবাই বলে বাকি যা লেটস গো বাকিরা এখনো আসেনি এসে পৌঁছায়নি ওরা আসছে জাস্ট আমি এখানে রয়েছি ফাইনালি দারুণ লাস্টের প্যাচটুকু দুর্দান্ত প্যাচ মজা চলে এসছে লাস্টের প্যাচটুকু এক এক টানে চলে আসা যায় তবে জানি না বৃষ্টির সময় হয়তো বেশি কষ্ট হয় অনেকেই বলে বাট আজকে যেহেতু বৃষ্টি হয়নি ক্লিয়ার ওয়েদার পুরো আছে ফুল ক্লিয়ার দুর্দান্ত লাগছে প্রচুর লোক এসছে আর ভিউটা তো মারাত্মক ভিউ কারণ প্রতিটা লোক দেখ আর দুর্দান্ত পিছনের ভিউগুলো দারুণ তো ভাবছি করছি বিভৎস হাওয়া দিচ্ছে আর থাকা যাচ্ছে না প্রচন্ড ব্যাঙ্গালোর থেকে এসেছেন বেশ ভালো তো আপাতত বেরোচ্ছি প্রচণ্ড ঠান্ডা এখানে ঘড়িতে বাজে দশটা সতেরো আমরা প্রায় এখানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসলাম ইয়ার্কি মারলাম অনেক লোকের সাথে আলাপ হলো ছবি তুললাম পিছনে এবার বাই বাই করে এগিয়ে যাবো আর এই দেখো এখানে দাদা স্ট্রেচারে করে সেইভাবে এসছে দেখো এটা হচ্ছে ডেডিকেশান মানুষের ডেডিকেশান থাকলে সব হয় চলো টাটা গুরুদম লেক আবার আসছি চলো বেরোই এবার জয় মাদারা এই প্যাচটাই শুনেছি বৃষ্টি হলে খুব কষ্ট হয় তো আমাদের ভাগ্য ভালো বৃষ্টিটা আজকে পাইনি আমরা একদম ক্লিয়ার ওয়েদার পেয়েছি মানে পুরো ধুলো যাই হোক আস্তে আস্তে যাই কোনো ব্যাপার না দারুণ অসাধারণ একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আজকে কি দুর্দান্ত লাগছে এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স এগুলো বারবার হয় না তুমি এই পাহাড়ে আমরা এই চেকপোস্টে লাস্ট চেকপোস্ট যেটা সেখানে সব পারমিট জমা করে গেছিলাম অরিজিনাল কাগজ রেখে দেয় আর ডুপ্লিকেটটা দিয়ে দেয় জেরক্স কপিটা তো ফেরার সময় অরিজিনালটা আবার ফেরত দিয়ে দেয় আর এখানে হালকা হালকা স্নোফল পাওয়া যাচ্ছে একদম হালকা আমরা স্নোফল পেয়েছিলাম ফিফটিন থাউজেন্ড ক্যাবের ওই জায়গাটায় তো ওখানে তো ক্যামেরা বের করা হচ্ছে না আপাতত ফোনেই করছি ভিডিও ওই জন্য দেখাতেও পারছিলাম না তবে হালকা তো আমরা একটু রাস্তার সাইডে দাঁড়ালাম পিছনে সুন্দর একদম স্নো পাশে এইখানটা একটা ব্রিজ আছে এখানে ইয়ার দেখতে পাচ্ছ হাওয়া জাস্ট এই পাশের পাহাড়টাকে দেখো দুর্দান্ত খাওয়ার জন্য দাঁড়াবো আমরা একটা জায়গা খুঁজছি যেখান থেকে ভিউও ভালো আসবে আর খাওয়া দাওয়া ভালো পাওয়া সেই জায়গার অপেক্ষায় আছি তো আমাদের তালাপাত্তার যাওয়া হচ্ছে না কারণ বাইকে পারমিশন দিচ্ছে না তবে এইখান থেকে এই যে বাঁদিকের টানটা দেখছো এই দিকের টানটা দিয়ে ওপর দিয়ে এই যে এই সাইডটা হচ্ছে কালাপাত্তার এরিয়া ওই যে পিছনটা দেখতে পাচ্ছ এই সাইডটা দেখতে পাচ্ছ এটা পুরো কালাপাত্তার রেঞ্জে চলে যাচ্ছে আর আমরা সোজা এই দিক দিয়ে চলে যাবো এখান থেকে একটু নিচের দিকে নেমে এসে যেহেতু আমরা ফিরছি এখন তো ওখানে একটা দোকান আছে পিছনে সুন্দর বেশ পরিবেশটা ভালো আর এইখান থেকে পিছনে কালাপাত্তারটাও দেখা যাচ্ছে তো এখানে সুন্দর হাওয়াও দিচ্ছে একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে তো ম্যাগিটা খেয়ে নিই খিদেও পেয়েছে এরপর আমরা লাচেনের দিকে বেরিয়ে যাবো তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম যে ভ্যালিটার নাম মনে নেই সেই ভ্যালিটা ক্রস করে বেশ সুন্দর পিছনটা একদম দুর্দান্ত লাগছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে যেটা পিছনে মেঘ হয়েছে যে কারণে বৃষ্টিটাই হচ্ছে তো দুর্দান্ত ওয়েদার এ দেখি একটু আগে এদিকটায় বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে পুরো দেওয়ার অবস্থা তো যাই হোক এইভাবেই চলছে কি আছে তো বৃষ্টি পড়ার কারণে তাড়াহুড়োয় আছি বলে দেখ দেখার সাথে সাথেই তোমাদের আর কি তোমার জন্য শ্যুট করে নিলাম বেশ ভালো লাগছে ফুলগুলো দেখো একদম বেগুনি বেগুনি দারুণ একটু দাঁড়িয়েছিলাম একটা দাদার ইন্টারসেপ্টার ছিল দাদার ইন্টারসেপ্টারটা গুরুদম্বার যাওয়ার সময় লিক হয়ে গেছিলো কিন্তু দাদা নিয়ে যায়নি বন্ধুদের বাইকে করে চলে গেছিলো এবার এখন এখান থেকে লাচেন মোটামুটি দশ বারো কিলোমিটার এখন দাদা গাড়িটা নিয়ে আবার লাচেন ফিরছে তো একটা ট্যাক্সিওয়ালাকে দাঁড় করানো হলো তো জিজ্ঞেস করলাম যে কত দূরে কি আছে তো উনি বললেন একদম চুংথানে রয়েছে মোটামুটি এখান থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম দূরত্ব হবে তো এবার এটাই হচ্ছে দুঃখের বিষয় যে দাদাকে পুরো কন্টিনেন্টাল জিটিটা পুরো ঠেলে নিয়ে যেতে হচ্ছে দুশো দশ বারো কিলোমিটার কিলোগ্রামের গাড়ি আমরা চেষ্টা করলাম পাবেলদার কাছে ইনফ্লোটার ছিল আমরা হাওয়া দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তিন চারটে লিক হওয়ায় যা হাওয়া ঢুকছে তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে হাওয়াই হচ্ছে না মানে তো এর নেক্সট টাইম তোমরা যদি কোনোদিনও এরকম টিউব টায়ার নিয়ে আসো তো একটু এক্সট্রা ব্যাকআপ নিয়ে এসো আমরা এবার বৃষ্টিটা এই নিচে লাচেনের এই এই জায়গাটা একটু কম এই ব্রিজটা ক্রস করে আমরা ঢুকে যাব লাচেনের এলাম এখন ঘুরতে বাজে একটা তো ওয়েদারও ঠিকঠাকই লাচুনেও দেখলাম লাচেনেও দেখছি বৃষ্টি হয়েছে তবে কিছু মাঝখানে পথে কিছু জায়গায় দেখছিলাম বৃষ্টি হয়নি তো যাই হোক মিলেমিশে একাকার অবস্থা এখন শুধু লোকাল লোকজনের কাছে শুনবো যে লাচুংয়ে যাওয়ার জন্য কি পুরো রাস্তায় বৃষ্টি হচ্ছে নাকি নর্মাল ওয়েদারই আছে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আজকের দিনটা লাচেনে থেকে কালকে ব্যাক করবো লাচুংয়ে আর যদি দেখি যে না আজকে বৃষ্টি হচ্ছে না ওদিকে তাহলে এখনই চলে যাবো আধ ঘন্টা এক ঘন্টা তো আমরা এখন ঘড়িতে কটা বাজে তিনটে পঁয়তাল্লিশ এখন লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো কিন্তু গাড়ি প্যাকিং করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে সে কারণে একটু দাঁড়িয়ে আছি এখনই বেরিয়ে যাব বৃষ্টিটা কমলেই একটু কমলেই বেরিয়ে যাব পুরো না কমলেও চলবে জাস্ট একটু কমলেই বেরিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি গুরুদম্বার থেকে ফিরে এবার আমরা চলেছি আমাদের নতুন উদ্দেশ্য লাচুংয়ের জন্য লাচুংয়ে যাওয়ার সময় এরকম অপূর্ব ওয়েদারের জন্য আমাদের রাস্তার অনুভূতিটা আরও আরও বেড়ে গেছিলো ওই লাচেন লাচুংয়ের যে ক্রসটা ওইটা কভার করে লাচুংয়ের দিকে আবার যাচ্ছি বৃষ্টি প্রচণ্ড ভালোই বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো ভেজা বৃষ্টি হয়েই চলেছে তো আমরা লাচুং যাওয়ার পথে পেছনে একটা সুন্দর একটা ওয়াটারফল দেখা গেছে তো সেখানে একটু ওয়েট করছি একটু দেখে আবার বেরিয়ে যাবো বেশি ওয়েট করবো না কিছু কারণ অনেক রাস্তায় জ্যাম রাস্তায় প্রচণ্ড জ্যাম তো এখন ঘড়িতে বাজে পাঁচটা চুয়ান্ন আমরা চারটে নাগাদ রওনা হয়েছিলাম রাচুংয়ের জন্য তো এখন এসে উপস্থিত হয়েছি রাচুংয়ের একদম যে গেট সেই গেটের এখানে তো দেখা যাক ভেতরে ঢুকি হোটেল আগে থেকে বুক করে রেখেছি একটা দাদার সাথে আলাপ হয়েছে সেই দাদারটি বুক করে নিয়েছি তো যাই হোক এখন ওরাও চলে এসছে তখন বেরোনোর পর আমরা এখন চলে এসেছি স্নো কুইন হোটেল লাচুং সুন্দর পিছনে সুন্দর ভিউ ভাগ্য ভালো ভাগ্য করা যায় যে পিছনে যেন আমরা রুম একটা সুন্দর ভিউ হিসেবে পাই তো দেখা যাক ঢুকি রুমে তো রুমে ঢুকে গেছি রুমটা খুব সুন্দর রুম তবে দুঃখের বিষয় একটাই ভিউওয়ালা পাইনি কারণ আজকে দিনের দিন বুক করেছি দাদারার সাথে আলাপ হওয়ার পর তো দাদারা হয়তো ভালো রুম পেয়েছে কারণ দাদারা এক মাস আগে বুক করেছে তো আমরা দিনের দিন তো আমাদের রুমটা এরকম এরকম এখানে একটা ডবল বেড আছে এখানে একটা সিঙ্গেল বেড ওটা পাবেলদা সেট হয়ে যাবে তো আমাদের রুমটা হচ্ছে নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আর এখানেই হচ্ছে জানালা তো সকালবেলা এই পুরো মালগুলো একবার এখান দিয়ে বেরোবে নাকি পুরো গেট দিয়ে এটা প্লাস পয়েন্ট একটা নিচের ফ্লোরে থাকার এখানে এই হোটেলটায় বুফে সিস্টেম লাঞ্চ আর এখানে দেখো এত সুন্দর বসার জায়গা দারুণ জায়গা পুরো বুফে সিস্টেম যা যা আছে তাই এত সুন্দর এখানে চিকেন ডাল নর্মাল তরকারি আজকে দিনের শেষ এখন বাজে সাড়ে নটা মতো তো এখন আমরা একটু গল্প আড্ডা মেরে তারপর ঘুমিয়ে পড়বো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিও আর কাল যাবো ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট ভেবেছিলাম কালকেই কোথায় যাবো জানো কাটাও যাবো ভেবেছিলাম কিন্তু সকাল দশটার অবধিই হচ্ছে দেয় আর পারমিট দেয় আর ইয়ামথাংয়েও তাই সম দশটা অবধি তো একদিনে দুটো যাওয়া যাবে না তো ভাবছি কি করব দেখি প্ল্যানের চেঞ্জ হয়ে হয়ে যাবে